মিয়ানমারের মংডু শহর পরিদর্শন শেষে গতকাল সন্ধ্যায় ফিরে এলো বিশ জন রোহিঙ্গা সহ সাতাশ জনের প্রতিনিধি দল গতকাল সকালে টেকনাফ মিয়ানমার ট্রানজিট ঘাট দিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য তৈরি শেল্টার পরিদর্শনে গিয়েছিল প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শনে গিয়ে মিয়ানমার সরকারের কাছে তাদের দাবিও তুলে ধরেন রোহিঙ্গারা প্রতিনিধি দলের প্রধান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান চুক্তি তো আছে প্লেস অফ অরিজিন অথবা নিয়ার বাই তো সুতরাং হয়তো নিয়ার বাই হবে কারো কারো প্লেস অফ অরিজিনও হতে পারে এটা একটি প্রসেসের মাধ্যমে যেতে হবে আমরা পরিবেশ পরিস্থিতির কোনো খারাপ কিছু দেখিনি আমরা মংডু শহর ঘুরে দেখেছি ওখানে প্রচুর রোহিঙ্গা ব্যবসা বাণিজ্য করছে সরকার প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার বিষয়টি সবসময় প্রাধান্য দিয়ে আসছে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে দুই সালে বাংলাদেশ আট লাখ আঠাশি হাজার রোহিঙ্গা শরণার্থী তালিকা মিয়ানমারের কাছে পাঠিয়েছিল এরপর মিয়ানমারের পক্ষ থেকে আটষট্টি হাজার রোহিঙ্গার একটি ফিরতি তালিকা পাঠানো হয় তালিকা ধরে যাচাই বাছাই করতে গত মার্চ মাসে বাংলাদেশে আসে মিয়ানমার সরকারের সতেরো প্রতিনিধি